সালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এমন দুইটা অ্যাপসের ব্যবহার দেখাবো যে দুটা অ্যাপস দ্বারা আপনারা নেট ছাড়াই সুন্দরভাবে গেম খেলতে পারবেন ওই দুটো অ্যাপস দিয়ে তো চলুন দেখা যাক সেই গেম প্রিয় মানুষদের জন্য ইন্টারেস্টিং দুটো অ্যাপস যদি নেট না থাকে তবুও তারা খেলতে পারবে তো প্রথমত আমি প্লে স্টোরে যাব তো প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি সিম্পলি একটা অ্যাপসকে যেমন স্ন্যাপচ্যাট এই অ্যাপসটাকে ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখবেন যে এখানে দেখাচ্ছে যে hot air balloon play play while you wait উপরে দেখবেন যে ইউ আর অফলাইন ঠিক আছে এই যে ইউ আর অফলাইন তারপরে এখানে এই যে গেমটা দেখাচ্ছে তো এটা অফলাইনে যেহেতু আছে সেজন্য আমাকে অনুমতি দিচ্ছে না ট্রাই এগিন আবার চেষ্টা করতে বলতেছে এখানে বলছে যে চেক ইউর কানেকশন যখন কানেকশন আসবে তখন আপনি এটা চালাতে পারবেন তো সেক্ষেত্রে তো আপনি কি করবেন এখন এখানে যেহেতু গেম খেলবেন নেট ছাড়া তো গেম খেলার জন্য এখানে প্লে দিবেন সিম্পলি প্লেতে স্টার্ট দিবেন তো দেখেন এই যে গেমটা খেলা চলতেছে বেলুন এবার সুন্দরভাবে খেলতে পারবেন তো আপনার যত খুশি এরকম খেলতে পারবেন যতবার ইচ্ছে তো এটা একটা গেল তো এখন দেখাবো যে গুগল ক্রোমের একটা ম্যাজিক তো একটা গেম চলে গেল এখন গুগল ক্রোম দেখাবো গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে এই যে গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পরে এখন আপনার কাজ হবে যে সিম্পলি আপনি একটা কোনো অ্যাপসে ক্লিক করলেন হ্যাঁ ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে কি উঠছে নো ইন্টারনেট এই যে নো ইন্টারনেট আর এটা কিন্তু গেম হ্যাঁ তো নো ইন্টারনেট যখন কানেকশন দিব তখন সেটা মানে আমার ওই ব্রাউজারে এই ব্রাউজারটায় ঢুকবে তো সেক্ষেত্রে আমি এখন গেম খেলবো গেম খেলার জন্য আমাকে কী করতে হবে আমি সিম্পলি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে আমার গেম কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখেন কত মজার একটা ফিচার্স আসলে এই ফিচার্স দুটা সবাই জানে না তো ক্রোমে এত সুন্দর ফিচার্স আছে তো এরকম খেলবেন আসলে এটাই দেখার ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং নিত্য নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ